মাথায় আছে মানে একটা জয়ীফ হাদিসকে একটা দুর্বল হাদিসকে এনিয়ে বিনিয়ে যেভাবে হোক না কেন প্রমাণ করার জন্য মক্কা মদিনারও উদাহরণ দেওয়া হয়ে থাকে এবং তারা শুধু ওই সালাতুত তারাবির মক্কা মদিনাকেই উদাহরণ দিয়ে থাকে সালাতুত তারাবি সহ অন্য অন্য যে ইবাদত বন্দিগুলো আছে সেটার উদাহরণ তারা আর ওখান থেকে টানেন না তারা বলছে যে মক্কা মদিনাতে নাকি বিশ টাকার তারাবি হয় তা আমরা কেন বিশ টাকার পড়বো না বেশ ভালো কথা মক্কা মদিনার সালাত তারাবি বিশ রাখাত হয় এটাই যদি আপনার দলিল হয় তো মক্কা মদিনাতে বারো তকবির ঈদের সালাত হয় এটা আপনি কেন বলেন না ওখানে আসরের সালাত আসরের সালাত চারটায় শুরু হয় জুমার সালাত পনে এগারো পনে বারোটায় শুরু হয় সাড়ে এগারোটা পৌনে বারোটায় শুরু হয় যারা হস করেছেন তারা বলতে পারবে সালাতের পরে মোনাজাত হয় না তো এই যে বিষয়গুলো আছে আর অনেক বিষয় আছে সেখানে সেগুলোর উদাহরণ টানেন না যেই মাত্র রমজান মাস আসে ওই মাত্র এই দেশের আলেম ওলামারা এই রাকাত সংখ্যার উপরে তারাবি বা সালাতু তাজ্জুদ এটাকে আদায় করার জন্য আল্লাহ তালা তার নবীকে কি করেছেন নির্দেশ দান করেছেন আমাদেরকে যেমন বলেছে আকিমুস সালাতা তোমার সালাত প্রতিষ্ঠা করো আর নবী মোহাম্মদকে আল্লাহ তালা বলছেন যে ইয়ে মোহাম্মদ অমিন আল্লাহ ফাতাহাজ সুরাই বানী ইসরাইল উনআশি নম্বর আয়াত আল্লাহ পাক বলছে রমিনাল লাইলে ফাতাহাজ্জাদ বিহি হে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তুমি রাত্রির কিছু অংশে কি করো তাহাজ্জাদ তাহাজ্জুদ সালাত আদায় করুন না ফেলাত আল্লাহ যেটা আপনার জন্য অতিরিক্ত বোনাস যেটা আপনার জন্য কি অতিরিক্ত এতে কি হবে তা আল্লাহ পাক নবীকে কি বললেন তাহাজ্জুদ সালাত আদায় করার জন্য নির্দেশ দান করলেন নবী সাল্লাল্লাহু কোনো পাপ ছিল কি তার কোনো গুনাহ ছিল তিনি তো পাঁচ ওয়াক্ত সালাত আদায় করছেন তারপরও আল্লাহ বলছেন যে তুমি কি করো রাত্রির কিছু অংশ তুমি কি করো তাহাজ্জুদ সালাত আদায় করো তাহাজ্জুদ কাকে বলে তারাবি কাকে বলে পরে বলছি আর কি তাহলে এখানে প্রথমত আমরা বুঝতে পারলাম যে তারা তাহাজ্জুদ সালাত আদায় করার জন্য আল্লাহ তালা তার নবীকে একেবারে কি দিলেন নির্দেশ প্রদান করলেন অর্ডার দান করলেন এবং বললেন যে আশা আইয়া বা আশাকা রব্বুকা সম্ভবত তোমাকে তোমার রব পৌঁছিয়ে দেবে এতে করে মাকাম মাহমুদা প্রশংসিত স্থান তুমি তাহাজ্জতের সালাত আদায় করো তাহলে কি হবে তোমার রব তোমাকে প্রশংসিত স্থানে উপস্থাপন বা উপস্থিত করবেন বা দান করবেন প্রশংসিত স্থান মানে জান্নাতের মধ্যে সবচেয়ে যে উচ্চ মর্যাদাশীল স্থান সেই জায়গাটুকু আল্লাপা কাকে দান করবেন মহানবী সাল্লাহ কে তাহলে এই তাহাজতের সালাত আদায়ের পেছনে কি আছে যুক্তি আছে রাসুল্লাহ সাল্লাম রমজানের রাতে তারাবি এবং তাহাজত দুটি পড়েছেন মর্মে সহিব বা সহি সনদে কোনো বর্ণনা পাওয়া যায় না এখন হানাফি পণ্ডিতেরা বলতেছেন যে এই রমজান মাসে যেটা তারা তারাবি পড়লেও কি করতে হবে তাহাজত পড়তে হবে অথচ এই মর্মে সহি কোনো বর্ণনা বা জয়ীব কোনো বর্ণনা নেই অর্থাৎ তারাবি বা যদি পড়ে থাকেন তাহাজত আর পড়তে হবে না আর তাহাজত পড়লে তারাবি পড়তে হবে না এই হলো সংক্ষিপ্ত কথা এখন আসুন এই যে আমরা তো তারাবে আদায় করব। এর ফজিলতটা কি কেন আমরা করব। আফজাল আর রাসুল সাল্লাম বলেছেন আফজালুস সালাতে বাদ আল ফারিজাতে সালাতুল্লাইল ফরজ সালাতের পরে সর্বোত্তম সালাত হলো রাত্রির নফল সালাত তাহলে ফরজ সালাতের পরে সবচেয়ে উত্তম সালাত হলো রাত্রির নফল সালাত সেটা তারাবি হোক অথবা তাহাজ হোক এছাড়া আল্লাহ রাসুলাম আরো বলছেন যে আন আবি হুরাইরা তারা যে আল্লাহ তালা আনহু কলা কলা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইয়ানজিলু রব্বুনা তাবারক তাআলা কুল্লা লাইলাতেন ইলা সামাই দুনিয়া হিন আয়াবকা সুলুসুল লাইলে আখের ফায়াকুলু মাই ইয়াদউনি ফা আস্তাজিব লাহু মাই ইয়াসালুনি ফা উতিয়াহু মাই ফেরুনি ফা আগফির লাহু মুত্তাফাকুন আলাইহি এই হাদিসটা আমি কয়েকদিন আগে এখানে তেলাওয়াত করেছিলাম অর্থাৎ রাত্রির সালাতের ফজিলত সম্পর্কে হাদিসটা আসছে সেটা হলো যে আমাদের পালন পালনকর্তা মন মহানবী বলছেন যে আমাদের পালন কর্তা মহান আল্লাহ প্রতি রাতের তৃতীয় প্রহরে দুনিয়ার আসমানে অবতরণ করেন তাহলে আল্লাহ তাল্লাহ প্রতি রাতে কি করেন দুনিয়ার আসমানে নেমে আসেন অবতরণ করেন এবং বলতে থাকেন কে আসো আমাকে ডাকবে আমি তার ডাকে সারা দেব কে আসো আমার কাছে চাইবে আমি তাকে কিছু দান করব। কে আসো আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি তাকে ক্ষমা করে দিব এভাবে তিনি ফজর স্পষ্ট হওয়া পর্যন্ত আহ্বান তাহলে ফজর স্পষ্ট হওয়া পর্যন্ত আল্লাহ রাসুল আল্লাহ তালা প্রথম আসমান এসে আমাদের জন্য আহ্বান করতে থাকেন তা যদি আমরা সেই সময় ওইটা আহ্বান করি আল্লাহকে ডাকি এবং নিজেদের মানে আকুতি বিকুতি গুলো তার প্রকাশ করি অবশ্যই আল্লাহ তালা আমাদের এই হাজত গুলো কি করবেন পূর্ণ করবেন এটাই হলো তাহাজত এবং তার আলী সালাতের একটি ফজিলত এখন আসুন তারাবির জামাত আমরা করতে পারবো কিনা কেউ কেউ বলছে যে এটা বেদাত যে রাসুল সাল্লাম তিন দিন করেছেন আর বাকি দিনগুলো করাটা কি বেদাত এটা বলছেন অনেকে আসলে এটা ঠিক নয় কেন তিনি তিন দিন করলেন জামাত আর বাকি কেন করলেন না তারও জবাব আছে আর কি রাসুল্লাহাম রমজান মাসের তেইশ পঁচিশ সাতাশ তিন রাত্রি মসজিদে জামাতের সাথে তারাবির সালাদ আদায় করেছেন মদিনার মসজিদ আল্লাহ রসুল্লাম কদিন পড়েছেন তিন দিন তেইশ পঁচিশ সাতাশ প্রথম দিন রাত্রির এক তৃতীয়াংশ প্রথম দিন কত রাত্রির এক তৃতীয়াংশ দ্বিতীয় দিন অর্ধরাত্রি পর্যন্ত এবং তৃতীয় দিন নিজের স্ত্রী পরিবার ও মুসল্লিদের নিয়ে সাড়ে আগ পর্যন্ত দীর্ঘ সালাদ আদায় করেছেন তাহলে তিন দিন তিন রকম হলো প্রথম দিন রাত্রির এক তৃতীয়াংশ দ্বিতীয় দিন অর্ধরাত্রি আর তৃতীয় দিন এক ফজরের আগ পর্যন্ত সাহারি আগ পর্যন্ত নিজে স্ত্রীর স্ত্রী পরিবার সকলকে মুসল্লিদেরকে নিয়ে পরের রাতে মুসল্লিগণ তার কক্ষের কাছে গেলে তিনি বললেন আমি ভয় পাচ্ছি যে এটি তোমাদের উপরে ফরজ হয়ে যায় কি না খাসি তো আই ইয়াকুবা আলাইকুম পরের রাতে চতুর্থ দিনে যখন সাহাবাই কেরাম আল্লাহ রাসুলের নিকটে তারাবির সালাত আদায় করতে গেলেন তখন লোকদের উপস্থিত সমাগম একটু বেশি নজরে পড়ায় তিনি বললেন যে খাসি তো আই ইয়াকুবা আলাইকুম আমার ভয় হচ্ছে যে এই তারাবির সালাত তোমাদের জন্য কি করা হবে ফরজ করে দেওয়া হবে অবধারিত করে দেওয়া হবে কাজে আজকে আমি আর আদায় করলাম না আর যদি ফরজ হয়ে যায় তাহলে তোমরা তা আদায় করতে পারবে না ফরজ হয়ে গেলে আদায় করতে কষ্ট হবে কি না তাহলে এখানে আরেকটা বিষয় দেখেন সারাত কত নাগাদ পড়েছেন এর মধ্যে কিন্তু এখনো আসেনি তবে প্রথম রাতে অর্ধেক দ্বিতীয় রাতে তারও বেশি তৃতীয় রাতে তারও বেশি একেবারে শেষ পর্যন্ত তারাবির সালাতের ফজিলত সম্পর্কে আল্লাহ রসুলাম আরো বলছেন মান কামা রমাজানা ইমানান ও ইতিসাবান গুফির আল্লাহ তাকাদ্দামা যে ব্যক্তি রমাজানের রাত্রিতে ইমানের সাথে এবং সবের আশায় রাত্রির সালাত আদায় করে তার বিগত সকল গুণা মাফ করা হয় তাহলে এই যে আমরা তারাবির সালাত আদায় করব। যদি আমরা উনত্রিশ দিন বা তিরিশ দিনই কি করতে পারি সালাতু তারাবি আদায় করতে পারি ইমানের সাথে এবং সোয়াবের আশায় তাহলে আল্লাহ পাক আমাদের পূর্বেকার সমস্ত গুণাগুলো আল্লাহ পাক কি করে দেবেন মাফ করে দেবেন আমরা কিন্তু চাই না যে আমাদের গুণাগুলো মাফ হয়ে যাক প্রত্যেকটা মানুষের কি আছে গুণা আছে তা আমাদের গুণাগুলো মাফ হোক এটা আমরা চাইব এখন আসুন তারাবির জামাত ঈদের জামাতের নাই অনেকে বলে তারাবির জামাত বিদাত কিন্তু বলা হচ্ছে তারাবির জামাত একেবারে ঈদের জামাতের ন্যায় ইমাম সাফি আবু হানিফা আহমদ এবং কিছু মালিকি বিদ্যার এবং অন্যান্য বিদ্যানগণ বলেন তারাবির সালাদ জামাতে পড়া উত্তম যা উমার ও সাহাবাই কেরাম চালু করে গেছেন এবং এর উপরই মুসলমানদের আমল জারি আছে তাহলে কখনো আপনি আমি বলতে পারবো না যে তারাবির সালাত এটা কি বেদা এটা কখনো বলতে পারবো না উত্তম একটি আমল কেননা এটি ইসলামের প্রকাশ্য নিদর্শন সমের অন্তর্ভুক্ত যা ঈদ আইনের সালাতের সাথে সামঞ্জস্যশীল সালাতুল ঈদ আইনের যেমন ফজিল মানে তার একটা গুরুত্ব মাহাত্ম ঠিক সালাতুল তারাবির ঠিক তেমনি গুরুত্ব এবং মাহাত্ম এখন আসল সম্মানিত উপস্থিত উপস্থিতি যে রাকাত সংখ্যা আমরা কত রাখাত ছাড়া তাদের করবো আট টাকা করব না বিশ টাকা করব না তেতাল্লিশ না একশো রাখাত করব। কত রাখাত করব। হ্যাঁ সঠিক একটাই সমাধান আমরা কি করব হাদিস থেকে নেওয়ার চেষ্টা করব। হাদিস শুনুন রমাজান বা রমাজানের বাইরে রাসুল্লাহ সাল্লাম হতে রাত্রির এই বিশেষ সালাদ তিন রাকাত বিতের সহ এগারো রাকাত সহি সূত্রের সূত্র সমূহ দ্বারা প্রমাণিত হয়েছে রমাজান বা রমাজানের বাইরে এই রমজান মাস বা রমজানের বাইরে রাসুল্লাহ সাল্লাম হতে রাত্রিরে বিশেষ নফল সালাদ তিন রাখাত সহ বেতের তিন রাকাত বেতের সহ এগারো রাকাত সহি সূত্র দ্বারা প্রমাণিত সহি সূত্র দ্বারা কত রাখাত প্রমাণিত এগারো রাখাত এখন বিশ রাখাতের প্রমাণ দিতে গেলে অনেক কথা আছে এখানে যারা বিশ রাখাতের পক্ষে তারা তাদের কাছে সহি কিছু নাই মানে বলে দিলে হয়ে গেল একটা অথচ হজরত আয়সা রাজিয়াল্লাহ বলেন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল হজরত আয়সা রাজিয়াল্লাহ যে হে আল্লাহ হজরত আয়সা আল্লাহ রাসুসাল্লাম রমজান বা রমজানের বাইরে কত রাখাত তাহাজুদ বা সালাতুত তারাবি আদায় করতেন তিনি বললেন মা কান রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইয়াজিদু ফি রমাজান ফি গাইরিহি আলা এহেদা আশারা তারা কাতা নিউ সাল্লি আরবান ফালা তাসআল আন সুম্মা ইউসাল্লি আরওয়ান ফালা তাসআলান হুসনিহিন্না তুলিহিন্না সুম্মা ইউসাল্লি সালাসান মুত্তাফাকুন আলাইহি মুত্তাফাকুন আলাইহি মানে হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম একসঙ্গে বর্ণনা একই সূত্রে বর্ণনা করেছেন এখানে বলা হচ্ছে আলা এহেদা আলা এহেদা আশারাতা রাকাতান এহেদা আশারাতা রাকাতান মানে এগারো রাকাত বাংলাটা শুনুন রমাজান বা রমজানের বাইরে রাসুল্লাহ সাল্লাম রাত্রির সালাত এগারো রাগাতের বেশি আদায় করেননি কে বলছেন কথা হজরত আয়সা তিনি বলছেন যে রমজান বা রমজানের বাইরে রাসুল্লাহ সাল্লাম রাত্রির সালাত এগারো রাকাতের বেশি আদায় করেননি তিনি প্রথমে দুই দুই চার রাকাত পড়েন মানে দুই দুই রাকাত করে যেহেতু অন্য একটা আদেশে আসছে সালাতুল লাইলে মাসনা বা মাসনা রাত্রির সালাত সাধারণত কয় কয় রাকাত করে দুই দুই রাকাত করে আর বেশি একসঙ্গে চার রাকাত পড়া যাবে না তাই তিনি কি করে বললেন যে তিনি প্রথমে দুই দুই চার রাখাত পড়েন তুমি তার সৌন্দর্য ও দীর্ঘতা সম্পর্কে জিজ্ঞাসা করো না হাদিস আসছে যে ফালা তাসাল আন না তুলহীন না এর এটা সরাসরি হাদিসের ভাষা আয়সা বলছে যে তুমি আল্লাহ রাসুলের এই সালাতু তারাবির সৌন্দর্যতা এবং দীর্ঘতা নিয়ে প্রশ্ন আমাকে করো না মানে তিনি কত দীর্ঘ করতেন আর কত সুন্দর করে পড়তেন মনোযোগ দিয়ে রুকু সেজদা কিয়াম কেরাত ইত্যাদি কত সুন্দর করে করতেন এ ব্যাপারে তোমরা আমাকে কেউ জিজ্ঞাসা করো না আর আমরা কি করতেছি বিশ টাকা তারাবি পড়তে লাগে আমি বিশ টাকা পড়েছি তাদের পেছনে পড়েছি আমি ছাত্র অবস্থায় পড়েছি বিশ টাকা পড়তে বিশ মিনিটও লাগেনি কয় মিনিট বললাম বিশ মিনিট লাগে না আলাম তারা কাইবা ফালা কুল আল্লাহ আব্বাস ওঠো আর বসো এটা কি সালাতুত তারাবি এটা আল্লাহ রাসুলের সালাদ এটা খোলাফায় রাশিদিনের সালাদ এটা খোলাফায় রাশিদিনের সালাদ নয় তো আল্লাহ রাসুল সাল্লামের স্ত্রী আয়সা বলছেন যে তুমি তার দৈর্ঘ্যতা মানে কতখানি দৈর্ঘ্য করে পড়েছেন আর কতখানি সুন্দর হুসনুন মানে কি সৌন্দর্য করে পড়েছেন এ ব্যাপারে তুমি আমাকে প্রশ্ন করো না তুমি অতঃপর তিনি আবার চার রাখাত পড়তেন পড়েন তুমি তার সৌন্দর্য দীর্ঘতা সম্পর্কে জিজ্ঞেস করো না অতপর অতপর তিন রাখাত পড়েন সাতশো তিরানব্বই বোখারি শরীফ একশো চুয়ান্ন নম্বর হাদিস তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম যে আল্লাহ রাসুসাল্লাম এগারো রাখাতের বেশি পড়েননি বন্ধ হওয়ার পরে পুনরায় জামাত চালু অনেকে বলেন যে এটা বন্ধ হয়ে গেছিল এটা তো আর পড়া যাবে না কিন্তু হয়তো তোমাদের যুগে এই বন্ধ হয়ে যাওয়া জামাতটা হয়তো তোমার পুনরায় চালু করেছিলেন এটা সুন্নাথ হিসেবে চালু করেছিলেন প্রকাশ থাকে যে উত্তর আয়াতের পরে ইয়াজিদ বিন রুমান থেকে উমরের জামানা বিশ টাকা তারাবি পড়া হতো বলে যে বর্ণা এসেছে তা জরিফ এবং বিশ টাকা সম্পর্কে ইবনা আব্বাস থেকে মরপুর সূত্রে যে বর্ণা এসেছে তা মাউজু বা জাল এর তো বিশ টাকা তারাবি সম্পর্কে কয়েকটি আসার এসেছে যার সবগুলি জয়ীব বিশ টাকা তারাবির ওপরে উমরের জামানায় সাহাবিগণের মধ্যে ইজমা বা ঐক্যমত হয়েছে বলে যে দাবি করা হয় তা একেবারেই ভিত্তির এবং বাতিল কথা বিশ টাকাতে পক্ষে যারা বলেন যে উমরের জামানায় বিশ টাকা পড়া হতো এরপরে ইসবা হয়েছে কিয়াস হয়েছে এই হয়েছে এই হয়েছে সেই হয়েছে আসলে সবগুলোই মিথ্যা এবং ভিত্তিহীন বাতিল কথা তিরমিজির ভাষ্যকার খ্যাতনামা ভারতীয় হানাপি মনীষী দারুল উলুম দেওবন্দের তৎকালীন সময়ের মোহতামিম আনোয়ার শাহ কাশ্মীরি যিনি মৃত্যুবরণ করেছেন উনিশশো তেত্রিশ সালে তিনি বলছেন এ কথা না মেনে উপায় নাই যে রাসুল্লাহ সাল্লামের তারাবি আট রাখা ছিল একজন পন্ডিত উনি বলছেন যে এটা মানতেই হবে যে আল্লাহ রাসুল্লাহ সাল্লাম কয় রাখা পড়েছেন আট টাকা পড়েছে তাহলে কেন আমরা বাড়তি বারো টাকাত পড়তে যাব বারো টাকাত পড়লে কি হবে নাকি আর বাড়তি পড়লে অবশ্যই সাহাবাই কেরাম আল্লাহ রাসুল এবং সাহাবাই কেরাম থেকে যেটা প্রমাণিত সেইভাবেই আমাদেরকে রাকাত সংখ্যা পূর্ণ করতে হবে মাগরিবের নামাজ তিন রাখাত ফরজ ফরজ নামাজ তিন কি কিনা আমি যদি আরো একটু পণ্ডিত করে এক টাকা বাড়িয়ে দিই তাহলে কি অসুবিধা আছে নাকি না তা করা যাবে না এটা স্পষ্ট যে রাসুল্লাহ সাল্লাম খোলাফের আশি দিন থেকে এবং রাসুল ইসলামের অন্য কোনো স্ত্রী ও সাহাবি থেকে এগারো বা তেরো রাকাতের ঊর্ধ্বে তারাবি বা তাহাজের কোনো বিশুদ্ধ প্রমাণ নেই বর্ধিত রাকাত সমূহ পরবর্তীকালে সৃষ্ট তাহলে বর্ধিত রাকাত গুলো কি পরবর্তীকালে এটা সৃষ্ট হয়েছে ইমাম ইবনু তাইমিয়া বলেন রাসুল্লাহাম রাত্রির সালাত এগারো বা তেরো রাখাত আদায় করতেন পরবর্তীকালে মদিনার লোকেরা দীর্ঘ আমি দুর্বলতা বোধ করে ফলে তারা রাকাত সংখ্যা বৃদ্ধি করতে থাকে যা উনচল্লিশ রাকাত পর্যন্ত পৌঁছে যায় সময় শেষ হয়ে গেছে তারা একটা কথা বলে থাকে যে শৈথুল্যবাদিতা দেখায় যে একশো টাকা পর্যন্ত পড়া যাবে উনচল্লিশ টাকা পর্যন্ত পড়া যাবে ভালো কথা তা আপনি একশো টাকা আর উনচল্লিশ টাকাতে দলিল দিচ্ছেন শৈথুল্যবাদিতে প্রদর্শন করতেছেন আর তেইশ টাকাদের মধ্যে সীমাবদ্ধ করতেছেন কেন বিশ টাকাতে কেন সীমাবদ্ধ করতেছেন একশো টাকা দিয়ে পড়েন আসলে একটা সহি সূত্রকে সহি হাদিসকে অবজ্ঞা করে মন গড়ানো কিছু কথা তারা স্থির করার জন্য এই কথাগুলো বলে থাকেন আল্লাহ আমাদের প্রত্যেককেই এই সঠিক নিয়মে সালাতুর তারাবি আদায় করার তৌফিক দান করুন এবং বিশেষ করে এই মাসে সালাতুর তারাবি এবং কোরআন মাজিদের সূরা মুজাম্মিলের যে করলাম ওয়া কোরআন তার তেলা আমরা বেশি বেশি কি করব কোরআন তেলাওয়াত করব আমাদের সাংগঠনিক ভাবে আমাদেরকে বলা হয়েছে যে কমপক্ষে রমজান মাসে আমাদেরকে কি করতে হবে একটা একবার কোরআন খতম দিতে হবে এটা শুধু সাংগঠনিক ভাবে নির্দেশ নয় এটা এটা সকলের জন্যই প্রযোজ্য তার কারণ রমজান মাসে একটা নাকি কাজ করলে তার দ্বিগুণ সব পাওয়া যাবে এবং এটা গুনা সময় মাঘভ্রাতের মাস গুনা মাফের মাস অথবা আসুন আমরা প্রত্যেকেই রমজান মাসে তেলাওয়াত করি এবং তারাবির সালাত আদায় করি দান খয়রাত করি আল্লাহ আমাদেরকে এইগুলি করা তৌফিক দান করুন আমিন আনিল আলহামদুলিল্লাহ